সামান্য নুন দিয়ে আমি ওলকপিগুলো একটু সেদ্ধ করে নেব ওলকপি আমার সেদ্ধ করা হয়ে গেছে আমি একটা দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে আবারও আমি কড়া বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি তেল তেল গরম হলে দিয়ে দিলাম দুটো তেজপাতা সামান্য গোটা জিরে দিয়ে দিলাম ডুমো করে কাটা আলু দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন হাফ চামচের মতো হলুদ গুঁড়ো নুন হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতো আদা বাটা আদাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে করে আদার কাঁচা গন্ধটা চলে যায় দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি জিরে গুঁড়ো সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম একটা টমেটো কুচি সামান্য সামান্য জল দিয়ে আমি আবারও কষিয়ে নিচ্ছি কষানো আমার হয়ে গেছে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ওলকপি বা শালগম ওলকপিটাও আমি একই সাথে ভালো করে কষিয়ে নেব কষিয়ে নেওয়া আমার হয়ে গেছে দিয়ে দিচ্ছি জল জল আমি বেশি দেব না কারণ ওলকপি আমার আগে থেকেই সেদ্ধ করা একটা ঢাকা দিয়ে মিনিট দশেক হতে দেব ফিরে এলাম মিনিট দশেক পরে দেখে নিচ্ছি ঠিক কতটা সেদ্ধ হয়েছে আরও মিনিট পাঁচেক হতে সময় দেবো প্রায় হয়ে এসেছে এই সময় দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এক চামচের মতো চিনি নুন ঝাল মিষ্টি অবশ্যই স্বাদ অনুযায়ী সব শেষে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি